হ্যালো গাইজ কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন ভিডিও নিয়ে আসছি মানে ম্যাচে ইম্পর্টেন্ট কেউ পড়েছে যাকে পটানোর ইচ্ছা বা ভিডিওটা নিয়ে এসছি হ্যাঁ এই তো অ্যাঞ্জেলিক পড়েছে একটা অ্যাঞ্জেলিক ম্যাচটা বা একটা ম্যাচ হবে ইনশাল্লাহ দেখতে থাকুন শেষ পর্যন্ত কি করতে পারি আমি okay now start our two days video তো এগিয়ে যাচ্ছি নিজ গতিতে দেখা যাক কি করতে পারি কি করতে পারি যাচ্ছি এগিয়ে আর মুভমেন্ট তো ভাই পপি মুভমেন্ট এদিক সেদিক এদিক সেদিক যে এটা আমার প্রিয় জিগজ্যাক ওকে যাচ্ছে গিয়ে দেখা যাক কি হয় লা লা লা এনিমি তুমি কোথায় এনিমি এনিমি তুমি কোথায় এনিমি ওই চালা পেয়ে গেছি পেয়ে গেছি short short head head OP nice OP বলে একটা নক একটা নক এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি না আর কোনো এনিমি থেকে আরেকটা এনিমি পাওয়া যায় কিনা এনিমি তুমি কোথায় কই কোথাও কিন্তু এনিমি নাই সবাই কিন্তু নিজ নিজ গতিতে উপরে একটা দেখেছি উপরেরটার দিকে এগিয়ে যাই দেখি এই সাইডে একটা কিলটা চুরি হলো আসলে নতুন একটা সিস্টেম নিয়ে এসছে না মানে অনেক সুন্দর যেইটাতে আসলে কিলচোর যেগুলো জাতীয় কিলচোর তাদেরকে ধরার কই আছে okay shot short shot O পিওয়ালা ওকে পরের ম্যাচ দেখা যাক কি হয় ও ভাই ও ভাই ও ভাই ও পিবালা মানে এইটা টোটালি কপালের উপর মানে ওই দিকেও নক তুমিও নক ম্যাচ শেষ পরের ম্যাচ দুই রাউন্ড কিন্তু আমরা পেরেছি তৃতীয় রাউন্ড এগিয়ে যাচ্ছে নিজ গতিতে যাচ্ছে গাড়ি করে ওকে যাচ্ছে গিয়ে ও উপরে উপরে উপরে ওকে অল মেরে দিচ্ছি সামনে এনিমি দেখা যাক কি করতে পারি মনে বড় ভয় কি জানি কি হয় ওরে ওরে ওরে ওরে ওরে পিছন থেকে মেরে দিছে রে আরে কপাল ও ওকে দেখা যাক ক্রাশ কি খেলে ক্রাশ কি খেলে কি খেলে অ্যাঞ্জেলিক অ্যাঞ্জেলিক এত রিয়ার ভাই সাহ আরও নাইস নাইস ওকে একটা হিট মেরে দিছে অ্যাঞ্জেলিক দেখা যাক অ্যাঞ্জেলিক কি করতে পারে ওকে আপু চালিয়ে যাও এগিয়ে যাও এইটা কোনো কথা দিচ্ছে অ্যাঞ্জেলিককে ভয়াবহ ইমোট কিন্তু কোনোভাবেই পটাতে পারছে না অ্যাঞ্জেলিককে সে কিন্তু টোটালি খেলাধুলার মুডে আছে সে অন্য কোনো মুডে নাই ওকে আমি একটু লুকিয়ে লুকিয়ে খেলছি লুকিয়ে লুকিয়ে খেলছি এই জন্য লুকিয়ে খেলছি কজ লুকিয়ে খেলার রিজনটা হলো যেন মানে সবার যাতে বেশি কিল করতে পারি আর অনেক বেশি সার দৌড় ম্যাচ সারভাইভের কথা বলার আগেই শেষ ওকে দুই দুই টান ম্যাচটাকে আদৌ পারবো কিনা আমরা বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে দৌড়াবো মানে কিছুই বুঝতেছি না মানে মাথা ঘুরতেছে টোটালি এইভাবে কি করা যায় ওকে এই দিক দিয়ে এগিয়ে যাই আমার সামনে একটা এনিমি ও রে ভাই একটা কনফার্ম করে দিছি এনিমি এনিমি তুমি কোথায় ওরে ভাই উপরে এনিমি স্কালার মেরে দিছি নক নক একটা একটা দুইটা okay it is a power of zoom in zoom out pro okay দুইটা ন কনফার্ম দেই নাইস ওয়ান ওকে কিল কিন্তু অনেকগুলো হয়ে গেছে hi hi hi hi hi hi ও ভাই মানে কে বলে ping problem on our country মানে অল মারছি বাট অলটা পড়লো না নিচে আসে কেউ রিভাইভ তো দাও কেউ রিভাইভ দেওয়া লাগলো না ম্যাচ আমরা উইন তিন দুই তিন দুই ওকে এগিয়ে যাই দেখি এনিমি তুমি কই এনিমি এনিমি ওরে ওরে ওরে ওরে ওরে ভাই মানে এগুলোকে বলে মাইগা মরা ঠিক আছে হুদায় মরে শেষ অ্যাঞ্জেলিকো শেষ দেখা যাক খেলছে নুব্রু কি খেলে ও ভাই নাও শেষ তো যেটা হয়েছে লাস্ট ম্যাচ তো আমি কি করছি আমি কিন্তু ভয়াবহ প্রিপারেশন নিয়েছি কি আমি কিন্তু অনেক ভালো খেলি ডেজার্ট দিয়ে অনেক ভালো খেলি ট্রেনিংয়ে খেলি বাট র্যাঙ্ক ম্যাচে বা সিএসে কোনো সময় হেড দিতে পারি না উপরে আসছি যে আমাকে সার্ভাইভ করতে হবে আমি সবার লাস্টে মরবো সবাই যেন আমার খেলা দেখে হ্যাঁ তো যেই কথা সেই কাজ আমাদের একটা অলরেডি আধা মারা হয়ে গেছে আর রয়েছে হয়তো বা অ্যাঞ্জেলি কাপু আর একটা রয়েছে দেখি আপুটা পটে কিনা একটা শেষ একটা শেষ দুইটা শেষ ও ভাই সাহেব আমাদের তিনজনই প্রায় শেষের দিকে আমি একা রয়েছি তো এখান থেকে যদি একটা হেড বসাতে পারি তাহলে কাম হেড আর হলো না ও ও আল্লাহ ফুল ফুল লাইফটা শেষ করে দিছে মরতে নিয়ে বেঁচে আছি ওকে এখন যদি ওয়ান বি ফোর খেয়ে দিতে পারি তাহলে অ্যাঞ্জেলিক আমার অ্যাঞ্জেলিক পড়ে যাবে পড়ে যাবে ওয়ান বি ফোর খেয়ে দেওয়ার প্ল্যান দেখি খেলে দিতে পারে কিনা ডিএক্স লিজেন ওকে এইদিকে কিন্তু একটা নুগ্রো দৌড়ে আসছে এইটাকে কনফার্ম করে দিই ও ও ও হলো না হলো না আবার মেরে দিছি ওকে এইগুলো সমস্যা কি তাহলে rush rush okay knock knock hi hi ভাই বোমা বোম বোম বোম বোম ও ভাই বোম বোম ম্যাচ আমি আমার সর্বোচ্চটা করেও অ্যাঞ্জেলিককে পটাতে পারলাম না বাট তোমরা প্লিজ একটু ফুটে যেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশেই থেকো ভালো আছি ভালো থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল